আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি বান্ডার ডট কম ওয়েবসাইটে আবারও স্বাগত তো বন্ধুরা মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করতেছিলাম মাইক্রোসফট এক্সেল হচ্ছে মাইক্রোসফট অফিসের স্পার্টশিট অ্যানালাইসিস প্রোগ্রাম আমরা মাইক্রোসফট এক্সেলের রো এবং কলাম এবং সেল নিয়ে আলোচনা করেছিলাম তো কলাম হচ্ছে উপর নিচে যে ডাকটানা ঘরগুলো এগুলোকে কলাম বলা হয় এ বি সি ডি এক একটি কলাম আর ওয়ান টু থ্রি পাশাপাশি যে ডাক্তানা ঘরগুলো আছে এগুলোকে রো বলা হয় যা ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি তো আমরা আজকে আলোচনা করব ফর্মুলা বার যেটি মাইক্রোসফট ওয়ার্ডে নেই তো মাইক্রোসফট এক্সেলেই ফর্মুলা বার আছে একটা বিষয় স্ট্যাটাস বার তারপর আমরা দেখলাম এখানে B N G L A D E আসাস Bangladesh is our C O U N T R Y country এখানে আমরা এন্টার দিলাম দিয়ে নিচে গেলাম আবার লিখলাম Dhaka is the capital of Bangladesh এই দেখেন এখানে দুইটা লাইন লিখলাম এখানে আমরা এই লাইনগুলো দুইটা লাইনে সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা এখানে দেখেন ফেজ ওয়ান ঠিক আছে একটা ফেজ আমরা কাজ করতেছি ওয়ার্ড সংখ্যা দেখাচ্ছে দশের দশ তো আমরা এখানে যদি ক্লিক করি ক্লিক করে দেখবেন ওয়ার্ড কাউন্ট এখানে পেজেস কয়টা পেজ আছে মোট আমরা একটা পেজে কাজ করতেছি একটা পেজ শো করতেছে ওয়ার্ড কটার ওয়ার্ড আছে মোট দশটি ওয়ার্ড লিখছি আমরা ক্যারেক্টার আছে মোট তিপ্পান্ন নো স্পেস মানে স্পেস ছাড়া আছে তিপ্পান্নটি ক্যারেক্টার স্পেস সহ আছে একশোটি ক্যারেক্টার লাইন আছে মোট দুইটি প্যারাগ্রাফ একটি শো করতেছে লাইন আছে দুইটি তো এটা আমরা ক্লোজ করে দিতে পারি এখন ক্যারেক্টার নো স্পেস আর স্পেস এটা হ্যাঁ, আশা করি বুঝে থাকবেন স্পেস মানে আমরা যখন স্পেস দিই এটা যদি হিসাব করা হয় তাহলে উইথ স্পেস আর যদি এটাকে স্পেস যদি হিসাব না করি তাহলে নো স্পেস এখানে মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়টা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না তারপরে জানা থাকলে ভালো যে আমরা এখানে ক্লিক করলে মোট কয়টি ওয়ার্ড আছে বা কয়টি কয়টা পেজ কয়টা ক্যারেক্টারগুলো আমরা জানতে পারি তো মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে স্টার্টাস বারের কাজ হচ্ছে এখানে রেডি লেখা আছে রেডি ছাড়াও আর তিনটি মোড এখানে রেডি একটা মোড রেডি ছাড়া তিনটি মোড আমরা মাইক্রোসফট একসাথে দেখব সেটা হচ্ছে রেডি মোডের পরে আসবে এন্টার মোড একটি আছে তারপর আছে এডিট মোড এরপরে আর একটি আসছে point mode number one ready mode number two number two হচ্ছে এন্টার মোড আর number three edit mode number four point mode mode mode চারটি কাজ যেখান থেকে শুরু করা যায় ওই জায়গাটাকে বলা হয় সেলফ পয়েন্টার সেলফ পয়েন্টার আছে বর্তমানে এ ওয়ান বক্সে তা আমরা যদি অ্যারো কি ছাপি ডানে রাইট অ্যারো কি অথবা ট্যাব কি ছাপি তাহলে একটি ঘর মানে একটি কলাম সরে ডানে কলাম চলে আসলো ট্যাব ছাপলে ডানে যাবে যদি এন্টার কি ছাপি তাহলে নিচে আসবে ইতিপূর্বে আমরা উল্লেখ করেছিলাম যে ট্যাব কি ছাপলে ডানে যাবে এন্টার কি ছাপলে নিচে আসবে এন্টার কি ছাপলেও নিচে আসছে তার আফের কি ছাপলে উপরে যাবে ডাউনের কি ছাপলে নিচে আসবে রাইটের কি ছাপলে ডানে যাবে আবার লেফট আরো কি চাপলে বামে আসবে এখানে আমরা সেলফ পয়েন্টার নিয়ে আলোচনা করেছিলাম যে সেলফ পয়েন্টার হচ্ছে যেখানে রো এবং কলাম মিলিত হয় এখন রো এবং কলাম মিলিত হয়েছে এ ওয়ান বক্সে এখন লেখার সময় যখন আমরা লিখতেছি সিক্স জিরো লেখা কিন্তু শেষ করে নেই শেষ করা শেষ করে নেই বিদায় এখন নিচে দেখেন স্ট্যাটাস বারে লেখা আছে এন্টার তাহলে এন্টার লিখলে আমাদের লেখার কাজটা সম্পন্ন হবে লেখার লেখার কাজ সম্পন্ন হওয়ার আগে এন্টার মোড শো করবে আমরা যখন আমরা এন্টার দিই অথবা ট্যাব কি সাফি পরের এই বি ওয়ান বক্সে সেল পয়েন্টার চলে গেল আবার নিচে লেখা আসছে রেডি মোড তো এখানে বি ওয়ান বক্সে আমরা লিখলাম সাপোজ ফিফটি ফিফটি লিখলাম লেখার সময় দেখেন আবার এখানে এন্টার মোড শো করতেছে আবার যদি আমরা ট্যাব কি চাপি তাহলে আবার রেডি মোড চলে আসলো তো আমরা এখানে এ ওয়ান সেলে লিখলাম সিক্সটি বি ওয়ান সেলে লিখলাম ফিফটি তো এখন এই দুইটা যোগফল কত আমরা এটা যদি যোগ করি তাহলে তা আমরা সমান চিহ্ন দিই কিবোর্ড থেকে সমান চিহ্ন দিলাম সমান চিহ্ন দিয়ে আমরা লিখি সিক্সটি প্লাস ফিফটি বা ষাট যোগ পঞ্চাশ লিখে যখন এন্টার দিব সি ওয়ান বক্সের ফলাফল দেখা যাচ্ছে হান্ড্রেড টেন মানে একশো দশ ফলাফল পেলাম এখানে ফর্মুলা পরে দেখেন ফর্মুলা কত যোগ কত সেটা এখানে শো করতেছে সিক্সটি প্লাস ফিফটি ফলাফল হান্ড্রেড টেন শো করছে তো আমরা যোগ করলাম আমরা বিয়োগ একটু করে দেখি এ টু সেলে ফর্টি লিখলাম বি টু সেলে থার্টি লিখলাম তো সমাচিহ্ন দিলাম সমাচিহ্ন দিয়ে ফর্টি তারপরে মাইনাস বা বিয়োগ চিহ্ন দিলাম দিয়ে থার্টি লিখলাম দিয়ে অ্যান্টার দিলাম অ্যান্টার দিলে ফলাফল আসলো টেন আমরা সি টু বক্সে এখন দেখা যাচ্ছে যে টেন শো করতেছে কিন্তু ফর্মুলা বারে লক্ষ্য করুন ফর্মুলা বারে শো করতেছে আমরা কত থেকে কত বিয়োগ দিলাম সেটি ফর্মুলা বারে শো করছে তো এখানে ফর্মুলা বার একটি গুরুত্বপূর্ণ বিষয় মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে এখন একটা গুণ করি দেখেন টোয়েন্টি ফাইভ এর ফলে লিখলাম টেন এই দুটো গুণ করলে সমাধান দিলাম এরপর টোয়েন্টি ফাইভ তারপরে ইন্টু টেন দিলাম এখন এখানে লক্ষ্য করুন বাংলাদেশে আমরা যে গুণচিহ্ন দিয়ে থাকি কিবোর্ডে আমরা কিন্তু গুণচিহ্ন পাবো না কিবোর্ডে স্টার চিহ্ন আছে বাংলাদেশের গুণচিহ্ন পরিবর্তে আমরা কিবোর্ডে পাবো স্টার চিহ্ন তাই আমরা স্টার চিহ্ন দিলাম গুণচিহ্ন পরিবর্তে দিয়ে অ্যান্টার দিলাম তাহলে টোয়েন্টি ফাইভ এবং টেনের গুণফলটি সি থ্রি বক্সে প্রদর্শিত হচ্ছে টু ফিফটি আর ডান ফর্মুলা বারে কত কত গুণ হচ্ছে সেটি প্রদর্শিত হচ্ছে ভাগ করে যদি আমরা দেখাই তাহলে সাপোজ আমরা দেখলাম এইটি এরপরে এখানে লিখলাম এইট সমান চিহ্ন দিয়ে লিখলাম এইটি ডিভাইডেড বাই এইট আমরা ডিভাইডেড বাই বাক্সিন্ন কিন্তু আমরা বাংলাদেশের মতো পদ্ধতিতে বাক্সিন্ন পাবো না আমরা বাক্সিন্ন হিসাবে স্ল্যাশ চিহ্নটাকে ব্যবহার করবো এন্টার দিলাম ফলাফল পেলাম টেন তো দেখা যাচ্ছে ফর্মুলা বারে কত কত ভাগ হয়েছে সেটি প্রদর্শিত হচ্ছে আর সি ফোর বক্সে আমরা ভাগফল পেলাম তো যোগ বুঝে গুণ ভাগ আমরা এক নিয়মে পেলাম আর বেশ কিছু নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় ষাট পঞ্চাশ এবং একশো দশের যোগফল পেতে আমরা ডিতে ক্লিক করলাম ডিতে ক্লিক করার পর যদি আমরা এই যে দেখেন টুলবারের অটো সাম নামে একটা অপশন আছে অটো সামনে যদি ক্লিক করি তাহলে এখানে অটোমেটিক লেখা আছে চিহ্ন দিয়ে sum A one is two C one মানে এ ওয়ান থেকে সি ওয়ান এখন এইখানে একটা লক্ষণীয় বিষয় নিচে দেখেন পয়েন্ট লেখা আসছে এখানে আগে যেখানে রেডিতে রেডি লেখা থাকতো কিংবা এন্টার লেখা থাকতো এখন লেখা আছে পয়েন্ট তার পয়েন্ট যখন আসবে তখন আমরা যদি এন্টার এন্টার চাপি তাহলে সিক্সটি ফিফটি হান্ড্রেড টেনের ফলাফল পেলাম আমরা টু টোয়েন্টি মানে দুইশো বিশ তো দুইশো বিশ এখানে ডি ওয়ান বক্সে প্রদর্শিত হচ্ছে ফর্মুলা বারে আগের মতো কিন্তু কত কত যোগ করছি সিক্সটি ফিফটি যোগ করছি সেটা প্রদর্শিত না হয়ে অটো সাম যেভাবে আসছে সমচিহ্ন দিয়ে sum A one into C one এটা প্রদর্শিত হচ্ছে তো এভাবে আমরা অটোমেটিক আরও যত বড় সংখ্যায় যোগ করতে চাই তাহলে আমরা এখানে যোগ করতে পারবো অটো সামে ক্লিক করে যদি আমরা যদি এখান থেকে এ ওয়ান থেকে টান দিয়ে ডি ওয়ান পর্যন্ত টান দিলাম টান দেওয়ার পরে এখন এন্টার দিলে ফলাফলটা প্রদর্শিত হচ্ছে বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে অটোসাম যেভাবে আছে যোগ্যের ক্ষেত্রে কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু এভাবে নেই একটা পদ্ধতি আছে সেটি হচ্ছে সমানচিহ্ন দিলাম সমানচিহ্ন দিয়ে ফর্টি থেকে থার্টি এবং টেন বিয়োগ করলে কত ফল তা জানতে চাই তাহলে আমরা এখানে সমানচিহ্ন দেওয়ার পরে আমরা মাউস দিয়ে ফর্টির যদি সেলে সেলে ক্লিক করলাম ক্লিক করে মানি চিহ্ন দিলাম কিবোর্ড থেকে মানি চিহ্ন দেওয়ার পরে থার্টি বক্সে ক্লিক করলাম ক্লিক করে আবার মানি চিহ্ন দিলাম এরপরে টেনে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এন্টার দিলাম তাহলে ফলাফল আসলো জিরো আবার দেখাই বিষয়টা হচ্ছে সমাজ চিহ্ন দিয়ে আমরা যদি প্রথমে ফর্টি যে বক্সে আছে বক্সে যে সেলে আছে সেলে ক্লিক করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করে মাইনাস চিহ্ন দিলাম আবার থার্টি যে বক্সে আছে বা যে সেলে আছে সেলটা সিলেক্ট করলাম আবার মাইনাস চিহ্ন দিলাম এরপরে টেন যেখানে আছে সেই সেলটিতে ক্লিক করলাম ক্লিক করার পর যদি আমরা এন্টার দিই তাহলে জিরো প্রদর্শিত হচ্ছে জিরো প্রদর্শিত হচ্ছে কিন্তু এন্টার দেওয়ার আগ পর্যন্ত মোডটি চেঞ্জ হয়ে তো পয়েন্ট মোড থাকবে আর যদি আমরা কোনো সংশোধন করতে চাই লেখা সংশোধনের জন্য যদি আমরা কাজ করি সাপোজ আমরা এখানে টেন আছে আমরা টেন না দিয়ে অন্য কিছু দেবো আমরা মাউসে ডাবল ক্লিক করি মাউসে ডাবল ডাবল ক্লিক করার পর এখানে কাজটা ওঠানামা করবে নিচে লেখা আসবে এডিট মোড তখন চেঞ্জ হয়ে এডিট মোড আসবে তো আমরা মাইক্রোসফট এক্সেলে মোড ফাইলাম মোট চারটি একটি হচ্ছে রেডি মোড আরটি হচ্ছে এন্টার মোড আরটি হচ্ছে পয়েন্ট মোড আরটি হচ্ছে এডিট মোড মোড মোড চারটি এটি আমরা জানলাম তো এখানে এডিট করার জন্য মাউস দিয়ে ডাবল ক্লিক করলেও এডিট আসবে এডিট পয়েন্ট আসবে কিংবা আমরা যদি কিবোর্ড থেকে যে সেলটি আমরা সংশোধন করতে চাই সেলে মাউস পয়েন্টটা রেখে কিবোর্ড থেকে অ্যাপ টু সাপলে এখন নিচে এডিট লেখা আসবে তার সংশোধনের জন্য কাছে ওঠানামা করবে তা আমরা এভাবেও এডিট করতে পারবো তাহলে আমরা কী কী জানলাম যোগ বিয়োগ গুণ ভাগ করা জানলাম তারপরে ফর্মুলা বার সম্পর্কে জানলাম মোড সম্পর্কে জানলাম এরপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো যদি আমরা এখানে পয়েন্ট চেঞ্জ করতে চাই ফন্ট চেঞ্জ করার জন্য আগেই বলে মাইক্রোসফট ওয়ার্ডে উল্লেখ করেছিলাম যে কোনো ফরম্যাটিংয়ের জন্য লেখাকে সিলেক্ট করে নিতে হয় লেখা সিলেক্ট করার বিভিন্ন পদ্ধতি আছে তাও উল্লেখ করেছি মাসে রাইট রাইট বাটন ক্লিক করে মুভ করলে লেখা সিলেক্ট হবে সিলেক্ট করে আমরা যদি এই লেখাগুলোর ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে ফন্ট বক্সে ক্লিক করব ক্লিক করে আমরা ফন্ট সিলেক্ট করব যে ফন্ট সিলেক্ট করলাম রিয়েল ব্লাড তারপর ফন্ট সাইজ যদি আমরা চেঞ্জ করতে চাই ফন্ট সাইজ চেঞ্জ করতে চাইলে ফন্ট সাইজের বক্সে ক্লিক করে ফন্ট কত নিজে চাই আমরা এখান থেকে আপাতত টোয়েন্টি ফোর দিলাম ফন্টগুলো বড় হয়ে গেল যদি ফন্টগুলো যদি আরও মোটা করতে চাই তাহলে বোল্ডে ক্লিক করলে মোটা হবে আইতে ক্লিক করলে বাঁকা হবে আবার আইতে ক্লিক করলে সোজা হয়ে গেল ইউতে ক্লিক করলে আন্ডারলাইন পড়বে লেখা নিচে আন্ডারলাইন হয়ে যাবে আবার একবার দিলে আন্ডারলাইন হবে আবার যদি দিই আন্ডারলাইন চলে যাবে আবার বিটি ক্লিক করলে বোল্টটা উঠে যাবে আর আন্ডারলাইনে বিভিন্ন ধরন আছে সেটিও আমরা এখানে প্রয়োগ করে দেখতে পারবো ইচ্ছা করলে বর্ডারও যে বক্স বর্ডার বক্সে ক্লিক করলে বর্ডারের বিভিন্ন আকৃতি মানে বর্ডার কীভাবে কোন জায়গায় বর্ডার দিতে চাই বা কতটুকু দিতে চাই তা এখানে মেজারমেন্ট করে দেওয়া যাবে সাপোজ আমরা লেখাটুকু সিলেক্ট করলাম সেলগুলোতে বর্ডার দিয়ে চাইলে বর্ডার বক্সে ক্লিক করব ক্লিক করে অল বর্ডার্সে ক্লিক করলে প্রতিটা সেলে বর্ডার পড়ে যাবে দেখুন এখন প্রতিটা সেলে বর্ডার আছে এর আগে যে গ্রিডলাইন দেখা দেখা গিয়েছে গ্রিডলাইন কিন্তু প্রিন্টে আসে না কিন্তু বর্ডার দিলে বর্ডার অবশ্যই প্রিন্টে আসবে এখন আমরা প্রিন্ট দিলে যদি প্রিন্ট দিতে চাই প্রিন্টে থাকলে তাহলে এই যে দাগগুলো দাগগুলো প্রদর্শিত হবে দাগগুলো যদি না রাখতে চাই তাহলে নো বর্ডার ক্লিক করলে দাগগুলো চলে যাবে এখন শুধু সংখ্যাগুলোই লেখা আসবে তো আমরা যদি একদিকে বর্ডার দিতে চাই শুধু উপরে বর্ডার দিতে চাই তাহলে টপ বর্ডার নিচে দিতে চাইলে বটম বর্ডার তারপরে রাইটে ডান দিকে দিতে চাইলে রাইট রাইট বর্ডার তারপরে বাম দিকে বর্ডার দিতে চাইলে লেফট বর্ডার আউটসাইড বর্ডার দিতে চাইলে আউটসাইড বর্ডার ক্লিক করলে শুধু যতটুকু আমরা সিলেক্ট করা ছিল লেখা সিলেক্ট অংশের বাইরে বর্ডার পড়বে ভিতরে কোনো বর্ডার থাকবে না এভাবে আমরা বর্ডার দিতে পারি বা বর্ডার উঠিয়ে দিতে পারি এখান থেকে কালার বা রং পরিবর্তন করতে পারি আমি লেখার রং যদি পরিবর্তন চাই বা কালার পরিবর্তন করতে চাই এখান থেকে কালার পরিবর্তন করা যাবে সাপোজ আমরা এই কালারটি সিলেক্ট করলাম এখানে ফিল কালার নিচের অংশ যদি আমরা লেখার নিচের অংশ যদি আমরা কালার করতে চাই কীরকম কালার করব তা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে তারপর লেখা অ্যালাইনমেন্ট ডান দিকে বাম দিকে সরানোর জন্য অ্যালাইনমেন্টগুলো আমরা ব্যবহার করে দেখতে পারি ডিক্রেজ ইন্ডেন্ট ইনকেজ ইন্টেন্ট এগুলো আমরা সিলেক্ট করে লেখা সিলেক্ট করে প্রয়োগ করে দেখতে পারবো ইচ্ছে করলে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ